মধ্যে যাইলাম রেমাও তাইলাম অনুদান এই অনুদানটা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনাদের মাঝে উপস্থিত হয় সেই ক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব তো আমি আর বেশি কথা বলবো না লোকের এই ঘরবাড়ি হঠাৎ করে সেদিন ডেবে যাওয়ায় আর একটা প্রতিবেদন দেওয়ার ফলে আমাদের এই সকল বিষয়ে আমাদের সাথে খোঁজখবর রাখেন এবং তিনি বলেন যে এই মানুষগুলো যারা বিশেষ করে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি অত্যন্ত ভালো মানুষ যেটা সামনে বলা ঠিক আপনারা জানেন ওখানে জায়গা সেই রিকুয়েশন করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে সেই পত্রাদি প্রেরণ করে হাকিম খান খান হাফেজ খান এটা লোক দেওয়া আচ্ছা,